আজকের ক্লাসে তোমাদের স্বাগতম এবং আমি আছি তোমাদের সাথে তো আজকে আমাদের টপিকটি হচ্ছে স্বরলেখা যেটাকে আমরা ইংলিশে স্ট্রেট লাইন বলি তো ফরাসি গণিতবিদ রেনেতে কাটতে এই স্বরলেখা বা স্কার্ট স্থানান্তর আবিষ্কার করেছিলেন তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে সরলরেখাটি কয়টি ভাগে বিভক্ত এটি দুটি ভাগে বিভক্ত ফার্স্ট যেটাকে বলি আমরা কার্টেসীয় স্থানাঙ্ক যেটাকে আমরা x এবং ওয়াই দ্বারা ডিফাইন করি এবং সেকেন্ড ওয়ান পোলার স্থানাঙ্ক যেটাকে আমরা r এবং থিটা দ্বারা প্রকাশ করতে পারি এখন এখন বাস্তব জীবনে এখন কোশ্চেন তোমার তোমাদের আসতেই পারে যে বাস্তব জীবনের সাথে আমাদের এই বিষয়টা কি জড়িত তাই না এখন ধরো তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসি পরীক্ষাতে তো আমরা নরমালি ঘুরতে যাই তাই না তো তুমি তোমার বাড়িতে ঘুরতে গিয়েছো এখন তুমি তোমার দাদুর সাথে এই গাছটির নিচে বসে গল্প করছো এই সময় তোমার দাদু বললো যে পাঁচ মিটার দূরতে একটা স্বর্ণের খনি আছে তো তুমি তো দৌড় দিয়েছো যে হ্যাঁ আমার স্বর্ণের খনিতে লাগবেই তো দেখো তুমি যদি এখান থেকে পাঁচ মিটার দূরত্বে দেখো এই পর্যন্ত হতে পারে এই পর্যন্ত হতে পারে বিভিন্ন ভাবে কিন্তু পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে মানে তুমি কিন্তু এক্স্যাক্টলি ডিফাইন করতে পারছো না কোথায় তোমার স্বর্ণের খনি গেছে তাই না তো তুমি অনেক খুঁজে পড়ে তুমি আবার তোমার দাদুর কাছে ফিরে গেলে যে আচ্ছা দাদা দাদু আমি তো তোমার বলার মতো সোনার পুরিকে পেলাম না তখন তোমার দাদু হাসতে হাসতে বলবে যে আরে বেটা আমি তো আমার কথা শেষই করিনি তুই কথা শেষ না করার আগে চলে গেছিলি এখন তোমার দাদু বললো যদি আমি বলতাম যে পাঁচ মিটার দূরত্বে উত্তর দিকে তাহলে কিন্তু তুমি ইজিলি ফাইন্ড করতে পারবে ধরো তোমারটা এখানে বসেছিল এবং এখান থেকে উত্তর দিকটা হচ্ছে এটা এবং এটার মান হচ্ছে 5 মিটার এখন দেখো উত্তর দিকে 5 মিটার যদি কিন্তু বিন্দু একটি সেখানে যদি তুমি বসতে পারো তাহলে তুমি যে কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছো অর্থাৎ সোনার ঘড়িটি পেয়ে যাবে তাই না হ্যাঁ সো এখন আমরা যা দেখবো কার্টেশিয়ান ব্যবস্থা এবং পোলারিসের ব্যবস্থা জিনিসটা আসলে কি কার্টেশিয়ান স্থানের ব্যবস্থা যে আমরা আগে বলেছি x এবং y দ্বারা প্রকাশ করা হয় এখন ধরো এটি হচ্ছে y অ্যাক্সিস এবং এটি হচ্ছে x অ্যাক্সিস এখন ধরো এখান থেকে তোমার ও এন এর মানটাকে আমরা x বললাম এবং পি এন এর মান y ও পি এর মান r দ্বারা আমরা ডিফাইন করলাম এখন যদি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ আমরা যদি পি বিন্দুতে যাই তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x এবং y এর মান অর্থাৎ ও এন এবং y এর মানটা হচ্ছে পি এন এর মান এখন তুমি এটা থেকে কিভাবে তুমি আর এর মান বের করতে পারবা কিভাবে এক্স এর মান বের করতে পারবা বা কিভাবে ওয়াই বের করতে পারবা সেটাই আমরা এখন দেখব এখন ধরো আমরা যদি বলি sin θ sin θ এর মান আমরা কি জানি আমরা জানি জেনে এসেছি যে sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ এই বিন্দুর লম্ব হচ্ছে PL এবং অতিভুজ হচ্ছে OP অর্থাৎ পিএন e এর মানটা আমরা দেখেছি যে ওয়াই এবং ওপি এর মান ওপি এর মান আর ইকুয়াল টু সাইন থিটা এখন দেখো তুমি যদি ওয়াই এর মান বের করতে চাও তাহলে আমরা লিখতে পারি যে Y equal to R sine theta same ভাবে আমরা যদি এখন এক্স আমরা তো y এর মানটা পেয়ে গিয়েছি এখন যদি আমরা এক্স এর মানটা পাই কিভাবে পাবো যদি সেম ওয়েতে আমরা যদি এখানে লিখতে পারি দেখো cos θ যদি আমরা লিখি ভূমি বাই অধিভুজ অর্থাৎ O N by OP so আমরা দেখতে পাচ্ছি ওএন এর মানটা হচ্ছে এক্স এবং ওপি এর মান আর সো এক্ষেত্রে যদি আমি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি r cos থিটা অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারি এখন যদি আমরা থ্রি মানে কিভাবে আসবে সেই জিনিসটা তোমাদের সাথে তুলে ধরবো এখন ধর ট্যান থিটা মানে আমরা কি জানি যে লম্ব বাই ভূমি অর্থাৎ এই ত্রিভুজটা ও পি এন ত্রিভুজে আমরা যদি ট্যান থিটা লিখি ইকুয়াল টু এটা দাঁড়াবে লম্ব বাই ভূমি অর্থাৎ P N by O N তো আমরা মানে কি দেখতে পাচ্ছি যে pn এর মান হচ্ছে y এবং on এর মান হচ্ছে x অর্থাৎ tan θ y বাই x এখন ধরো তোমাকে একটা কোশ্চেনে দেওয়া হলো যে x এবং y এর মান এবং তোমাকে θ এর মানটা বের করতে বললো তুমি কিন্তু ইজিলি এখানে θ এর মানটা tan ইনভার্স দিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে x এবং y এর মানটা যেটা তুমি জানো θ এর মানটাও কিন্তু বের করতে পারছো ধরো তোমার দাদু তোমাকে বললো যে তিরিশ ডিগ্রি কোণে পশ্চিম দিকে তখন কিন্তু তোমার এই তিরিশ ডিগ্রি যখন থার্টি ধরবো ধরো এই আর এর মাথা তখন হবে দশ মিটার দূরত্ব কারণ তুমি তাদের বললো যে তিরিশ ডিগ্রি কোণে দশ মিটার দূরত্বে যাও সেখানে তুমি তোমার শনাক্তটি পাচ্ছ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা টেন এবং থিটার এর থার্টি এবং এইটা নির্দিষ্ট একটি বিন্দু ডিফাইন করে এবং এর মাধ্যমে তুমি কিন্তু কার্টেশিয়ান বোলার ব্যবস্থা জানতে পারছো বোলার ব্যবস্থাও জেনে গেলে আর আরেকটি জিনিস বিষয় লক্ষ্য করেছো যে দেখো তুমি কিন্তু কার্টেশীয় স্থানাঙ্ক মাধ্যমে পোলার স্থান নির্ণয় করতে পারলা এবং পোলার মাধ্যমে আবার কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করতে পারলা এটি হচ্ছে আমাদের কার্টেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার রিলেশনটা এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি পোলার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে পারি বা কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে নির্ণয় করতে পারি তো দেখো তুমি যে এর আগে আমরা দেখেছি যে y r sin θ এবং x r cos θ এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু x এবং y এর মানটা ডিফাইন বা নির্ধারণ করতে সো আজকে আমাদের আলোচনার বিষয় পর্যন্ত এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের সবার কাজটি ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা যত দ্রুত সম্ভব তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম thank you for watching this